আমার নাম মাহি আমার যখন এগারো বয়স এগারো বছর বয়স চলে তখন আমার বাবা মা আমাকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিচ্ছিল কিন্তু তারা জানে নাই যে সে তারা যেটা যাচাই করে নাই ছেলেটা কি ভালো না খারাপ পাঁচ দুই তিনজনের কথা শুনে বাড়ি গাড়ি দেখে মানুষের কথাবার্তা শুনে ময় মুরব্বী নিয়ে আমার বিয়ের কথা ঠিক করে আমি নিজেও জানি না তারপরে আমি বলছি যে আমি এখন বিয়ে করব না আমি পড়তে চাই আমার মারে বললাম যে মা আমি এখন বিয়ে করব না আমি পড়তে চাই আমার দুলাভাইকে বললাম আমার আপুকে বললাম তারা বলতেছে না বিয়েটা দেই বিয়ে তো এখন আমরা গরিব মানুষ পড়ালেখা করেও কি করতে পারবি ভালো কোনো চাকরি করতে পারবি না কিছু করতে পারবি না জীবনে বিয়ে দেই স্বামী নিয়ে সংসার করে থাক আমি সবাইকে বলার পর দেখলাম কি না আমার বিয়েটা কেন হয়েই যাচ্ছে তার জন্য আমি এই বিয়েতে রাজি হই আমার বিয়ের পর আমার বিয়ের আমি আমার স্বামীকে বিয়ের পরই দেখছি বিয়ের আগে দেখিনি বিয়ের প্রায় পাঁচ ছয় মাস পরেই বলতেছে যে মাইনুর দেখো ইয়া করছে আমি একটা চার দোকান দিমু যদি কোন থেকে পারো আমাকে বিশ হাজার টাকা জোগাড় করে দাও তো আমার তো স্বামী স্বামী চাইছে স্বামীর স্বামীকে কেউ অবিশ্বাস করে তা আমি করিনি আমি বুঝতে পারিনি যে আমার স্বামীর মনের ভিতরে এগুলো ছিল যে আমরা ফালায় থেকে চলে যাবে সে তারপর আমি একজনের একজনের কাছ থেকে একজনকে লাভের উপরে তার আমি বিশ হাজার টাকা এনে দিছি কয় মাস পরে আমার স্বামী আমাকে ডিপোর্সের কাগজ পাঠিয়ে দেয় পরে জীবন তাও একটু আশা ছিল স্বামীর বিষয়ে যে আমার স্বামী আসবো আসবো কিন্তু আমার স্বামী আমার পরে ডিপোর্সের কাগজ উনি উনি বিয়ে করে ফেলে কি করব এই জীবনটা নিয়ে মানুষ যেখানে যাই গার্মেন্টসে যাই গার্মেন্টসের বসারা বলে একদিন থাকবি রাস্তায় রাস্তায় রাস্তায় বেরোলে রাত্রে একটু আটটা নটা বাজে ছেলেরা বলে কেই আয় বাসে চল আয় দুশো দিম একশো দিম এরকম করে বলে তো কী করবো বাসা বাড়িতে গেলে কি বলে বাসা বাড়িতে বলে গেলে কে আই জোয়ান মেয়ে নেওয়া যাবে না বাসা বাড়িতে তা আমরা গরিবই আমরা গরিব হয়ে আমরা এতই অপরাধ করলাম যার জন্য আমাদের কোনো জায়গায় ঠাঁই নেই ঘরে ভাবতেছি হ্যাঁ রে যখন স্কুলে যখন পড়তেছিলাম যে আজকে অন্য পর্যন্ত পড়তে থাকতাম আজকে মানুষের এত লাঞ্ছনা এত কথা এত কিছু শোনা লাগতো না ভালোটা চাকরি বাকরি করতে পারতাম ভালোটা কাজকাম করতে পারতাম কিন্তু অথচ এখন মূর্খ দেখা এখন পড়া তো দূরের কথা এখন আজ পর্যন্ত আমার স্বামী আমার লাথি মেরে ফালাইতে গেল গা আর যেটি পড়ালেখা থাকতো তো স্বামী যেতে পারতো না এরকম আমাকে ফালাই আজকে যদি লেখাপড়া করতাম পাঁচটা জানতাম বুঝতাম শুনতাম তাহলে আজকে আমার এই দিনটা দেখা হইতো না একমাত্র বাপ আমার ভুলের কারণে আর বিয়েটা হয়ে যাওয়ার কারণে আজকে আমি এই রাস্তায় আজকে আমি এই পথে তাই আমি সবার কাছে বলবো একটা কথাই কমু যে আমার মতো আমরা চাই না যে কোনো মেয়ের বাবা মা কোনো মেয়েকে অল্প বয়সে বিয়ে দিয়ে কোনো মেয়ের পড়ালেখা নষ্ট করুক বা কোনো মেয়ের জীবনটা নষ্ট করুক খুব স্বপ্ন ছিল ছোট থেকে আমার যে আমি নায়িকা হব বা নাটকের হোক বা ছবির হোক আমার খুব শখ ছিল আমার জীবনে ছোট্ট একটা আশা ছিল যে আমি নায়িকা হব আমার কি স্বপ্ন কোনোদিন পূরণ হবে না আমার স্বপ্নটা পূরণ করতে কেউ সাহায্য করব আমি কি কোনোদিন আমার স্বপ্নটা পূরণ করতে পারবো না